আমাদের ভালো মানুষ হতে হবে সুগন্ধি দিচ্ছে এটি এবং এর মধ্যে ফুলের ফুল ফুল পাচ্ছে এই শিশুদেরকে এই শিশুদের মাঝে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করবে উঁচু নিচু ছোট গরিব ধনী আমাদেরকেও এই যে মানুষকে সবাইকে যে ফুলকে অনুসরণ করতে হবে আর তো পেল আবার দিল এই র্যাঙ্ক পজিশন অর্থ সবকিছু সমাজ থেকে নিয়েছে সুতরাং আমারও দায়িত্ব কর্তব্য রয়েছে to give back to the আমাদের দিতে হবে ফুলের কাছ থেকে শিক্ষা নিয়ে সহভাবে সম্মান করে সবাইকে সমভাবে আনন্দ দেয় সৌরভ দেয় সৌরভ মণিমুক্ত আছে যা হচ্ছে অনেক দাম সাগরের গভীর তলদেশে আছে মানুষ সৌন্দর্য দেখাতে পারছে না এমন অনেক মানুষ রয়েছে আমাদের মতো সুযোগ পায়নি সুতরাং সে বাচ্চা করে সে মানুষগুলো সে সুযোগের অভাবে কখনো ছোট করে কিছু তাদের পরিশেষে আমি শিশুদের জন্য মাঠ উন্মুক্ত করে দিন এই শুভেচ্ছা গ্রহণ করছেন শুভেচ্ছা নিদর্শন এই ক্রেস্ট তিনি গ্রহণ করছেন তুলবেন মাননীয় প্রধান অতিথি অনুষ্ঠানের সভাপতিকে এবারে যারা গোয়া একেবারে পুষ্পমেলার মঞ্চে আমরা হাত দেবো হ্যাঁ, আপনারা